الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله وسوة حسنة قال النبي صلى الله عليه وسلم أن الجنة تشتاق إلى خمسة نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسى العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى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 আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী প্রত্যেকটা গার্জিয়ান সন্তান জন্মর পরে আশা করে যে আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে আমার সন্তানটা ডাক্তার হবে আমার সন্তানটা ভালো সার্ভিস হোল্ডার হবে আমার সন্তানটা ভালো ব্যবসায়িক ভালো বিজনেস ম্যাগনেট হবে এরকম প্রত্যেকটা গার্জেন আশা করে কি করে না করে আলহামদুলিল্লাহ কেউ হয়তো লক্ষ্য স্থলে পৌঁছতে পারে কেউ পারে না কিন্তু প্রত্যেকটা গার্জিয়ান চায় যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক চায় কি চায় না আচ্ছা মানুষের মতো মানুষ আবার হয় কি চোখ আছে তো দুইটা মুখও তো আছে নাকও আছে কানও আছে মানুষের যা কিছু আছে সবই তো তার মধ্যে আছে মানুষ হওয়ার নিয়ে চিন্তা কিসের এত চিন্তা কিসের মানুষ হয় নাই প্রত্যেকটা গার্জিয়ান আশা করে যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক আবার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরে শিক্ষকেরা কয় আমার এই ছেলেটা মানুষের মতো মানুষ হবে একদিন তাহলে এখনো পরিপূর্ণ মানুষ হয় না সম্মানিত সধী যদিও মানুষের মতো সব মানুষ দেখতে দেখা যায় কিন্তু মানুষ হওয়ার জন্য যার বৈশিষ্ট্যের প্রয়োজন যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা সেই যোগ্যতা সেই কালচার তার মধ্যে নাই সেই শিক্ষা তার মধ্যে নাই যার কারণে প্রত্যেক গার্জিয়ান বলে প্রত্যেকটা শিক্ষক বলে যে এই ছেলেটা মানুষের মতো মানুষ হবে একদিন কথা ঠিক না ঠিক যদি রক্তগোষ্ঠের মানুষই শুধু মানুষ হতো তাহলে আবু জেহেল মানুষ হিসেবে পরিচিতি লাভ করত আসলে কি তাই পৃথিবীতে কোন সন্তানের নাম আবু জেহেল কেউ রাখছে রাখছে আবু জেহেল আছে আবু জেহেল পাওয়া যায় আবু জেহেল নামে কেউ আছে জেহেল আছে আবু বকর আছে অমর আছে কিন্তু ডাইরেক্ট আবু জেহেল পাওয়া যায় না ফেরাউনের নামে নাম কেউ করছে সন্তানের ইহুদি খ্রিস্টান হিন্দু হিন্দুরও কোনো ফেরাউন নামে নাম নাই জানে যে দুনিয়ার সবচেয়ে কপট এবং খারাপ ল্যাংটা মার্কা মানুষ হলো ফেরাউন তো দেখা গেছে এইভাবে পৃথিবীতে মির্জাফর নামে কেউ কোনো সন্তানের নাম রাখে না ডাকছে কেউ এমনি জাফর আলী আবু জাফর কিন্তু মির্জাফর বলে শুধু একজনকে বোঝা যায় যে নবাব সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যার কারণে তার নামে নামকরণ করা হয় না সম্মানিত শুধু এই কথাটা আমি প্রথমেই বুঝালাম প্রথমেই জানানোর একটু চেষ্টা করলাম যে আমরা শুধু মানুষ মানুষ হিসেবে আল্লাহ দরবারে সেদিন স্বীকৃতি লাভ করব কিসের কারণে কিসের বদলতে আমরা যে আশরাফুল মাকলুকা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাকলুকাত এই আশরাফুল মাকলুকাতের কি মর্যাদা আছে যার কারণে আল্লাহ পাক আমাকে আশরাফুলের আশরাফুল মাকলুকাতের মর্যাদা দিবেন কি বৈশিষ্ট্যের কারণে এটা কথা শোনার দরকার আছে না নাই পূর্বে ওলামা হজরত খুব সুন্দর আলোচনা করেছেন তারা এই কথাগুলোই বুঝাইছেন ওই কথাগুলোই ঘুরে ফিরে বলা হবে যেই লাউ সেই কদু যেই লাউ ঘুরিয়ে ফিরিয়েও একই কথা কিন্তু বুঝানোর সিস্টেমটা হয়তো একটু ভিন্ন তো যাক আলহামদুলিল্লাহ অল্প কথা স্বল্প পরিসরে মুক্তাচার সামান্য কিছু আলোচনা করব জ্ঞানী মানুষ এতটুকুই বুঝে ফেলবে জ্ঞানী মানুষের ব্রেনে এতটুকুই ইশারাই যথেষ্ট হবে কারণ একজন জ্ঞানী মানুষকে অত কিছু বোঝাতে হয় না কথা ঠিক না বে ঠিক তো আমি মনে করি যে আমার তুলনায় আপনারা অনেক বেশি বোঝেন অনেক বেশি জানেন অনেক বেশি আপনারা জ্ঞান রাখেন আইডিয়া রাখেন একজন ছোট্ট বাচ্চা কয় দাদু তুমি কিচ্ছু বোঝো না আসলে দাদু কিছু বোঝে না না হলে দাদু যদি কিছু না বোঝে তাহলে তুই আইলি দুনিয়া কর থেকে দাদু বোঝে না তো আমি মনে করি আমার থেকে আপনারা অনেক বেশি বোঝেন তো যাক আলহামদুলিল্লাহ আমি আজকে একটা সাবজেক্টের উপরে আলোচনা করব যেই আলোচনাগুলো ইতিপূর্বে আপনারা অনেকভাবে অনেক শুনেছেন সেই আলোচনা গুলো করব যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠালেন আমরা সেই শ্রেষ্ঠ মানুষটাকে কতটুকু মূল্যায়ন মূল্যায়ন করতে হবে একটা মানুষ হতে গেলে সেই মানুষের বৈশিষ্ট্যে আমাদেরকে তার আদলে তার সাথে আমাদেরকে সাজাতে হবে যদি আমরা সাজাতে না পারি তাহলে আমরাও মানুষের সেদিন মানুষ আশরাফুল মাকলুকাতের স্বীকৃতি আল্লাহ দরবারে আমরাও পাব না এই জন্য প্রত্যেকটা রবিকে আল্লাহ রব্বুল আলমিন সমকালীন জ্ঞান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন যেমন মুসা আলাই ইসলামের সময় ছিল জাদুর যুগ জাদুর খুব প্রতিযোগিতা চলতেছিল সব দিকে জাদুর একটা মহড়া পড়ে গিয়েছিল আল্লাহ পাক সমসাময়িক মুসা আলাহ ইসলামকে তাদের ওই জাদুগুলোকে সমনে গ্রাস করার জন্য আল্লাহ পাক মুসা আলাহ ইসলামকে এমন মোজেজা দান করলেন যা সমস্ত জাদুকরের জাদুকে মুহূর্তের মধ্যে নিষ্পেষিত করে ফেললো বলেন সোহান ঈসা আলাই ইসলামকে আল্লাহ পাক যখন পাঠালেন তখন গোটা পৃথিবীতে ছিল চিকিৎসা শাস্ত্রের যুগ এই চিকিৎসা শাস্ত্রের যুগে আল্লাহ পাক সমস্ত চিকিৎসকের চিকিৎসার যে মানদণ্ড রয়েছে এই মানদণ্ডের মধ্যে সর্বশিখরে তেনাকে বসানোর জন্য সর্বশিখরে তেনাকে স্থান দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন গোটা দুনিয়ার সমস্ত চিকিৎসা শাস্ত্রকে একখানে করলে হজরত ইসা আলাহ ইসলামের চিকিৎসার সমান হবে না এবং সমগ্র চিকিৎসকের মধ্যে প্রধান চিকিৎসক করে হজরত ইসা রহুল্লাহকে আল্লাহ পাক পাঠালেন সম্মানিত সুধী বলতে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে ঠিক তদ্রুপ আল্লাহ তারা আমাদের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ প্রেরণ করলেন তেনাকে সমস্ত নবীর বৈশিষ্ট্য দিয়া কি দিয়া সমস্ত নবীদের যে গুণ রয়েছে যে বৈশিষ্ট্য রয়েছে সমস্ত গুণ সমস্ত বৈশিষ্ট্য একলাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিয়েছেন কি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে যা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন খলিল একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি আল্লাহ দিয়েছেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহ বানিয়েছেন তার মানে খলিলুল্লাহর যে উপাধি রয়েছে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিয়েছেন আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দ্বারা নিয়েছিলেন একলাই মোহাম্মদ রাসূলুল্লাহ কোরবানি হিসেবে কবুল করেছেন জ্ঞান সন্তুষ্টি ইউসুফ সৌন্দর্য ইয়াকুব আলাহ ইসলামের সুসংবাদ মুসা আলাহ ইসলামের কঠোরতা ইউসা আলাহ ইসলামের ইউসাফ আলাই ইউসা আলাই ইসলামের জেহাদ প্রিয়তা দানিয়াল আলাই ইসলামের ভালোবাসা ইলিয়াস আলাই ইসলামের মর্যাদাবোধ আইয়ুব আলাই ইসলামের অন্তর দাউদ আলাই ইসলামের কণ্ঠ ইউনুস আলাই ইসলামের আনুগত্য ইয়াহলিয়া ইসলামের সততা ঈসা আলাই ইসলামের কৃচ্ছতা এই সকল কিছু গুণ দিয়ে একমাত্র আল্লাহ তালা আমাদের নবী আপনার নবী আদির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাজিয়েছে সমস্ত নবীর গুণাবলী আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আবিন মুসা ইসলামকে দিয়েছিলেন সামান্য কয়েকটা বিষয়ের জন্য মজে যা ঈসা ইসলামকে সামান্য কয়েকটা বিষয়ের মজেদা দিয়েছেন হজরত ইব্রাহিম ইসলামকে কয়েকটা বিষয়ের উপরে মজেদা দিয়েছেন কিন্তু আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ তালা হাজার হাজার মজেজা দান করেছে মুসলমান ভাইরা আমার শুধু এই পৃথিবীতে আসার পরে নয় আল্লাহ নবী তখন দুনিয়াতে আসেন নাই রসুলের জন্মের এক হাজার বছর আগের ঘটনা কয় হাজার বছর এক হাজার বছর আগের ঘটনা বাদশাহ তুব্বাউ আল হিমারি বাদশাহ তুব্বাউ আল হিমারি তিনি এসেছেন ইয়ামেন থেকে দুই লক্ষ বাষট্টি হাজার সৈন্য সহ তার কারণ হল রাজা বাদশার সব জন্মেছে দেশ ভ্রমণে বাদশার সব জন্মেছে দেশ ভ্রমণে এই জন্য দুই লক্ষ বাষট্টি হাজার সৈন্য নিয়ে তিনি চলে আসলেন মক্কা নগরী নানা রঙের চতুর্দিক থেকে পথে ঘটে নানান অভিজ্ঞতা পথে পথে নানান রকমের রং উপভোগ করে তিনি চলে আসলেন মক্কাতুল মুকাররমায় এমনি তো বাদশা বাদশার মেজাজ জালালি মেজাজ বাদশাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুই দিকে হুমড়ি খেয়ে পড়ে আছে এই যে বাচ্চার কাফেলা যাচ্ছে বিরাট বড় কাফেলা এক লক্ষ বত্রিশ হাজার হলো পদাতিক বাহিনী এক লক্ষ তিরিশ হাজার হলো অশ্বারোহী এইভাবে বাদশাহ বিরাট এক বহর নিয়ে চলে আসছে এর মধ্যে রয়েছে ধর্মবেত্তা এর মধ্যে রয়েছে চিকিৎসা এর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার বিভিন্ন কোয়ালিটির মুখ লোক রয়েছে সবগুলোকে নিয়ে চলে এলেন বাদশাহ এরপরে মক্কাতুল মুকাররামায় পৌঁছে গেলেন কিন্তু না না লোকেরা কেন জানি চতুর্দিকে একটা নয়না শৈলীতে গড়া কোনো গির্জা নয় নয় কোনো স্বর্ণ মন্দির কিন্তু লোকেরা কেন জানি এই ঘরের চতুর্দিকে তপ করছে বাচ্চার দিকে একটু ফিরে তারা তাকাইতেছে না বাচ্চার সেন্টিমেন্টাল গরম হয়ে গেল কিরে দুনিয়ার অমুক জায়গায় দাঁড়িয়েছি অমুক জায়গায় দাঁড়িয়েছি লোকেরা আমার সাহালান সাহালান জানায় কিন্তু মক্কার কাছে এসে আমি দেখলাম এই কিছু সাধারণ মার্কা মানুষ এরা আমার দিকেও তাকায় না আমার দিকে আমার বহরের দিকেও তারা ফিরে তাকাইতেছে না বাদশাহ চিন্তা করছে তার বিবেকের মধ্যে লেগে গেছে বাদশাহ চিন্তা করছে আহারে আমি এত দূর থেকে আসলাম ইয়ামেন থেকে সফরে আসলাম কিন্তু লোকগুলো আমার দিকে ফিরেও তাকাইতেছে না ঘটনাটা কি বাদশার মেজাজ গরম হয়ে গেছে প্রধান পুরোহিতকে ডেকে বলে পুরোহিত মশাই বলছি যাবো না লোকগুলো আমার দিকে তাকায় না কেন আমি এত বড় ফেমাস ও পাওয়ারের মালিক গোটা দুনিয়া জুড়ে তার সম্মান এই বাচ্চার বহরের দিকে কত মানুষে তো হুমরি খেয়ে পরে পরে আমাদের আহালান সাহালান জানাইলো কিন্তু মক্কার কাছে এসে আমরা যখন দাঁড়াইলাম এই লোকগুলো আমাদের চেহারার দিকেও ফিরে তাকাইতেছে না ঘটনাটা কি জাহাপনা ঘটনা বড় বিগতিক এইটা নাকি খোদার ঘর এই জন্য লোকগুলো চতুর্দিকে তপ করছে এই জন্য আপনার দেখে দৃষ্টি দেবার তাদের কোনো নাই কয় এত বড় পাওয়ারফুল মানুষ আমি মুহূর্তের মধ্যে যদি বলি ঘুরিয়ে দাও মুহূর্তের মধ্যে ঘুরা হয়ে যাবে ঘর আহারে একটা মরুভূমির মধ্যে চায় কন্যাচি একটা ঘর যার উপরে কোনো সাদ নাই এটা কি আল্লাহর ঘর হইল নাকি এর কোনো শোভা সৌন্দর্য নাই এটা নয় না বিরাম শৈলীতে গড়া কোনো গির্জাও নয় স্বর্ণ মন্দিরও নয় এইটা কি আল্লাহর ঘর নাকি বলে হ্যাঁ এইটাই তারা আল্লাহর ঘর মনে করে তারা এটাকে পবিত্র বাইতুল্লাহ মনে করে এই ঘরের মধ্যে আর্চনা করে তারা এই ঘরের মালিককে ধন্যবাদ জানায় তারা বছরে একবার এসে এই ঘরেকে তাওয়াব করে এই জন্য আপনার মতো যেহেতু এই ঘরের মালিক হলেন মহা পাওয়ারশীল গোটা দুনিয়া যিনি তৈরি করেছেন ওই মালিককে যেহেতু তাওয়া করছে ওর তুলনায় আপনার মতো ইয়ামিনের বাচ্চার কোন চার পয়সা মূল্য নাই বাচ্চাকে কই কিনে গুড়িয়ে দাও যেই কইছে যেই বলছে যে ওরে গুড়িয়ে দাও বলার সঙ্গে সঙ্গে কথা শেষ হয় নাই বাচ্চার নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়া কান দিয়া ভুর ভুর করে রক্ত বের হতে লাগলো বলুন বাচ্চা কয় মরলাম রে মরলাম রে ডাক্তার কয় মরলেও করার কিছু নাই কারণ আপনার কাছে তো চাইতে পারেন এটা আবার কোন দেশি রোগ হঠাৎ করে জেগে উঠলো কোথার থেকে এই রোগের তো কোনো এতদিন পর্যন্ত চিকিৎসা শাস্ত্রের মধ্যে আমাদের নাই এই রোগ হঠাৎ করে জন্ম নিয়েছে এই রোগ তো আমরা এতদিন পর্যন্ত জানি না এই রোগের তো আমরা ঠিকানা পাইতেছি না কেমন করে বন্ধ করবো কয় বাচ্চা কয় ঢিপলে দাও কয় ঢিপলে দিলে তো মরি যাবে কই ঢিপলে কাছে গিয়ে দেখে কয় সর্বনাশ এটা তো মরা মানুষের গন্ধ শুনছি এটা পোষা মানুষের গন্ধ লোক যেমন পচে গলে গেলে দুর্গন্ধ হয় চাঁদ চাইতেও বড় বেশি দুর্গন্ধ জাহাপানা আপনি মরলে মরেন আমাদের কোনো আফসোস নাই আপনার ধারে কাছে পর্যন্ত আমরা যাইতে পারি না আপনার চিকিৎসা করবো কেমনে বাচ্চা কয় তাইলে কি আমি মরে যাবো কই মরলেও করার কিছু নাই কেমনে চিকিৎসা করবো আপনার কাছেও তো আমরা যাইতে পারি না কুষ্ঠরোগী কতকে ভালো করেছি কিন্তু কুষ্ঠরোগের এত দুর্গন্ধ হয় না মনে হয় জীবন্ত লাশ হয়ে আপনি অটোমেটিক পয়সে গেছেন বাচ্চা কয় তারে আমার বাঁচাবা না কয় বাসা মু কেমনে কয় ধর্মবেত্তারে ডাক দাও প্রধান পুরোহিতের ডেকে বলা হলো পুরোহিত মশায় কয় বাচ্চা বলেন দূর থেকে তুমি আমার জবাব দাও এখন আমার এই রোগ এই রোগ তো আমার আগে ছিল না তোমরা তো আমার কথা জানো আমার রোগ আগে থেকে ছিল না যাহাবো না কেমনে রোগ সারামু তবে হ্যাঁ আমার একটা আইডিয়া এসেছে যিনি রোগ দিয়েছেন যে উপরওয়ালা রোগ দিয়েছেন আপনার কাছে যদি আপনি তওবা করেন হয়তো তিনি রোগ সারাই দিবেন কারণ নিশ্চয়ই কোনো অন্যায় করেছেন আপনি মনে মনে ভাবেন কোন কাজটাতে অন্যায় করেছেন যদি আপনি অন্যায় করে থাকেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনি ক্ষমা চান আল্লাহ রব্বুল আলমিন আপনার রোগটাকে সারাই দিবে বাচ্চা হাত দুখানা তুলে বলল মালিক আমি অন্যায় করেছি আমি বুঝতে পারি নাই একটু আগে মনে হয় আমি যে চিন্তাটা করেছি ওই চিন্তার থেকে মনে হয় আমার এই রোগ ধরণ ধরা পড়েছে ওই কারণেই বুঝি আমি অন্যায় করেছি ও মালিক বুঝতে পারি না এটা তোমার ঘর গো মালিক আমি অন্যায় করেছি আমাকে তোমার ভুলের কারণে শাস্তি দিও না ও মৌলা জিন্দগির সব গোনা মাফ করে দিয়া আমারে তুমি ক্ষমা করে দাও বাচ্চা যখন দোয়া করেছে কারণ আল্লাহ রব্বুল আলামিন বাচ্চাদের দোয়া কখনো বিপুল মনোরোধ করান না সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা রে আমার অন্যায় করেছি বড় ভুল করেছি মাওলা আমার জিন্দিগির গোনা মাফ করে দাও আল্লাহ গো তুমি আমার রোগটাকে থেকে মুক্তি দিয়ে দাও বাদশাহ যখন দোয়া করেছে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বাদশাকে সুস্থ করে দেয় সুস্থ হয়ে কয় কয় কিনে তাহলে এটা আল্লাহরই ঘর এটা বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর এটা মানুষের ঘরের কোনো ঘর নয় যা এই ঘরের ওসিলা দিয়ে আমি দোয়া করলাম সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন যেই ঘরকে গুড়িয়ে দিতে বলেছি অমনি আমার অসুখ সৃষ্টি হয়েছে এটা সাধারণ কোন ঘর নয় এটা আমার সত্যিকারে আল্লাহ বানানো বাইতুল্লাহ লোকদেরকে বললো এখানকার লোকেরা যতজন আছে কয় হুজুর অনেকগুলো লোক আছে কয় গণ গণ গণ কতগুলো লোক আছে আল্লাহর এই ঘরের খাদেমকে ডাক দাও কয়েকজন খাদেমকে ডাক দিয়ে আনা হলো খাদেমদেরকে সাত জোড়া করে রেশমি কাপড় দাও আর সাতটা করে তাদেরকে স্বর্ণ মুদ্রা দিয়ে ওদেরকে খুশি করো বাচ্চার কথা অনুযায়ী ওই এলাকায় যতগুলো লোক আছেন যত হাজিরা বৈরাগত ভাবে হজ করার জন্য আসতে প্রত্যেককে করে সাত জোড়া রেশমি কাপড় দিলেন এবং সাতটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে তাদেরকে খুশি করলেন শুধু তাই নয় ওই যে রসুলের জন্মের এক হাজার বছর আগে বাচ্চা তুব্বা আওয়ালি তুব্বা আওয়াল হিমারি বললেন আজকে থেকে এই সম্মানের কারণে এই ঘরের যাতে করে অসম্মান না হয় আমি চলে যাওয়ার পরে আমার বংশ পরস্পরায় এমনি করে কায়ামত পর্যন্ত আজকে থেকে আমি কাবা ঘরের মধ্যে কালো গিলাপ লাগাইলাম বাচ্চা নিজে রেশম কাপড়ের কালো গিলাপ লাগিয়ে কাবা ঘরকে সুশোভিত করে দেন তখন থেকে আজ পর্যন্ত কালো গিলাপ লাগায় এরপরে বাচ্চা বলছে পরবর্তী দর্শনীয় স্থান কোথায় করে মদিনা তখন মদিনার নাম ছিল ইয়াসরিফ কি নাম ছিল ইয়াসরিফ নাম ছিল দর্শনীয় স্থান ইয়াসরিফ মদিনা বলে মদিনা কেন মক্কা থেকে মদিনা একটু আবহাওয়া ভালো এখানকার আবহাওয়া তো বড় রুক্ষ ওখানকার আবহাওয়া বড় ভেজা ভেজা শুষ্ক নয় ওখানকার আবহাওয়া বড় সুন্দর হিমেল বাতাস ওখানকার পরিবেশ এখানে থেকে ঠান্ডা তো বাদশাহ বললেন তাহলে চলুন মদিনার দিকে বাদশাহ দলবল মদিনার দিকে যাচ্ছেন মদিনার পথে গিয়ে দেখেন কিছু দূর যাওয়ার পর মদিনার কাছাকাছি পৌঁছে গেছেন আর ধর্মবেদ তারা উটির উপর থেকে নেমে তারা মাটি নিয়ে খেলা করছে মাটিতে কি যেন সুখে সুখে দেখছে কঙ্কর গুলো হাতে নিয়ে কি যেন দেখছে বাচ্চা কয় কি দেখো এই মদিনার মধ্যে আমরা সুগান সুগ্রাম পাইতেছি বাতাসের মধ্য থেকে আমরা এমন কিছু আওয়াজ আমাদের কানের মধ্যে ভেসে আসছে যে এই নবী মক্কায় জন্মগ্রহণ করবেন মক্কা থেকে হিজরত করে এই মদিনায় চলে আসবেন আর এখানকার পাথর কঙ্কর নিয়ে তেনার পায়ের মধ্যে পড়ে যাবে পদপিষ্ট হবে আর এগুলো বারবার আমাদেরকে সুসংবাদ জানাচ্ছে আখিরি নবী এই পথ দিয়া যাবে আখিরি নবী এখান দিয়ে আসবে আমরা ওই আখিরি নবীর জন্য আমরা পূর্ব থেকে আভাস পাইতেছি এখন থেকে আভাস পাইতেছি এই পথ দিয়ে মোহাম্মদ রসুল্লাহ যাবে বাচ্চা তুমি বাবল হিমারি কয় কও কি তোমরা এত ধাক্কা খেয়ে আসলাম আবার কোন জায়গায় আসলাম ধাক্কা খাইতে খুলে খুলে বলো কয় খুলে বলবো কেমনে বাচ্চা নামদার আপনি কি জানেন না আমাদের ঈসা আলাই ইসলাম বলে গেছেন মুসা ইসলাম যার সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন তিনি নবী রসুল্লাহ জন্মগ্রহণ করবেন আর মদিনায় তিনি এখানে হিজরত করতে কাফেরদের অত্যাচারে হিজরত করে মদিনায় চলে আসবেন এই শুভ সংবাদ আমরা পাচ্ছি বাচ্চা বলে যদি তোমরা শুভ সংবাদ পেয়ে থাকো হাবা মার হাবা তোমাদেরকে মারহাবা সত্যটা বলার জন্য তোমাদেরকে মারহাবা সত্য কথা তোমরা বলেছ আর সত্য পথের মধ্যে অবিচল থাকার জন্য তোমরা চিন্তা ফিকির করেছ আর এই চিরকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত নবী আমাদের মধ্যে যদি আসে তাহলে শোনো তোমরা তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী কি নবী এখানে আসবেন বলে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তিনি আসবেন তবে আমরা বলতে পারি না দশ বছর পরে তিনি আসতে পারেন ২০ বছর পরে তিনি আসতে পারেন এরকম ভাবে পঞ্চাশ বছর পরে তিনি আসতে পারেন তিনি এক শত বছর পরে আসতে পারেন এও আমরা জানি না পাঁচ শত বছর পরেও তিনি আসতে পারেন তবে এই পদ দিয়ে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাবে না আমরা আকাশে বাতাসে তার আভাস পাইতেছি হিমালি বলে শোনো যেহেতু আমার পিছু টান যেহেতু আমাকে যাইতে হবে আমার রাজ্য আমার সাম্রাজ্য আমাকে সামলানো লাগবে কারণ আমি প্রধানমন্ত্রীর উপরে দায়িত্বভার অর্পণ করে এসেছি এখন আমার এই টান না থাকলে আমি তোমাদের সঙ্গে থেকে যাইতাম প্রাণ পরে বিশ্বনবীকে দেখতাম দুই চোখের পানি ফেলে তার কাছে গিয়ে বাইয়া থতাম যখন আমার নসিবে নাই যদি আমাকে ফিরে যেতে হয় তবে আমি একটা চামড়ার চিঠি লিখে যাইতেছি আর শোনো চার শত ধর্মবেত্তার জন্য চার শত বাড়ি আমি নির্মাণ করে দিয়ে যাই আর প্রধান পুরোহিত যিনি থাকবেন বংশ পরশ করায় তাকে আমি এই বড় বাড়িটা নির্মাণ করে দিয়ে যাই যেন বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে আসে তাহলে আমার এই দ্বিতীয় এই বাড়িটাতে থাকবে এই জন্য প্রধান পুরোহিতের দায়িত্ব হলো সেই চামড়ার চিঠিটা সংরক্ষণ করে আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্পণ করে দিবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার তিনি চিঠি লিখলেন বাচ্চা তুব্বা ওই হিমারির পক্ষ থেকে অধম রসুল আপনাকে দেখি নাই তবে না দেখি আপনার পবিত্র পবিত্র ইসলামের উপরে আপনার পবিত্র দিনের উপরে আপনার পবিত্র ধর্ম গ্রন্থের উপরে আমি ইমান নিয়ে আসলাম অগরসুল অশরীরী আত্মা তুব্বাউল হিমারির পক্ষ থেকে আমি প্রথম উম্মত হিসেবে আপনার কাছে আমি বাইয়াত গ্রহণ করলাম ও বললাম নবী এই আশায় যে যদি জীবন দশায় আপনাকে যদি আমি দেখতে পারি তবে হবে আমার জীবনের জন্য সবচাইতে পরম পাওয়া যদি আপনাকে না পাই কালকে আমাদের কঠিন ময়দানে হাসুরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেই দিন যেন প্রথম উম্মত হিসেবে আপনার দরবারে আমি স্বীকৃতি পাই মুসলমান ভাইরা আমার চোখের জলে বুক বসালেন বাচ্চা তুব্বাওয়াল হিমারি রসুলের জন্মের এক হাজার বছর হয়ে গেল চিঠিটা এখনো বংশ পরশ পড়ায় রেখে দিলেন দিনে দিনে কত উন্নতি অবনতি হয়ে গেছে কত সৈন্যরা দেশের জন্য প্রাণ দিয়েছে পথে ঘাটে নানা ফুল ফুটেছে রাজ্যের কত পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে কত শহর গ্রাম সব গ্রাম থেকে শহর পরিণত হয়ে গেছে এমনি ভাবে চলে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবার নবদ প্রাপ্ত হয়ে গেলেন তিনি হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানহুকে বলছিলেন আবু বকর কোনদিন রাতে হিজরতে যাব ওই দিন থেকে আর আবু বকর দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটা আল্লাহ নবীর হিজরতের অর্ডার হয়ে গেল তিনি যাবেন মদিনায় হজরতে আবু বকর রাদিয়াল্লাহু অপেক্ষা করছেন তার বাড়িতে কখন নবীজি আছেন কখন আছেন আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমে শোয়ায় দিলেন আলীকে বললেন আলী অমুকের জন্য এই পোটলাটা তমুকের জন্য এই পোটলাটা এই পোটলার ভিতরে এই আছে রে আলী ও আলী লোকেরা আমাকে ভালোবেসে আমানত দিয়ে গেছে রে এই আমানত গুলোকে সহ্য ঠিক ভাবে তুমি বন্টন করে দিও আলী রাজিল্লাহ তালুকে নিজের বিছানায় আল্লাহ নবী শোয়াই দিলেন নিজের চাদরটা জড়াই দিলেন আলী রাজিল্লাহ তালু চিন্তা করলেন রসুলের এই চাদরটা গায়ে দিয়া আমি শুয়ে পড়লাম কাফের বেঈমানরা আমাকে কেটে কেটে টুকরো টুকরো করবে কিন্তু এর পরোয়া আমি করি না আলীর জানের ময়ে আলীর জানের বিনিময়ে আল্লাহ নবী দুনিয়াতে চির সুস্থ এবং চির আল্লাহ নবী চিরজীবন জীবন্ত আছেন এটা দিলের মধ্যে আমার তৃপ্তি এই নিয়ে তিনি শুয়ে পড়লেন এরপরে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ নবী এক মুষ্টি হাতের মধ্যে মাটি নিলেন মাটি নিয়ে কাফিরদের উদ্দেশ্যে ছেড়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও নবী তুমি মাটি ছাড়ছো তুমি মাটি ছাড়ো নাই এই মাটি তো আমি রব্বুল আলমিন আমার কুদরতি হাতে ছেড়ে দিয়েছি وما رميت وإذ رميت وما رميت ولكن الله رمى তুমি মনে করেছো তুমি মাটি নিক্ষেপ করেছো না না আমার কুদরতি হাতে আমি সমস্ত কাফেরদের চোখের মধ্যে বন্টন করে আমি দিয়েছি ওরা আর কিছু দেখে না আল্লাহ নবী চলে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আকবর দরজার টোকা মারলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাব্বাইকা রাসূলুল্লাহ আমি জাগ্রত আছি আল্লাহর নবী বলেন এত রাত হয়েছে তুমি জাগ্রত আছো মানো মানে তুমি কি ঘুমাও নাই কেমনে ঘুমাবো গো নবী আপনি বলেছেন হিদরতে যাবেন ওই দিন থেকে আমার আপনার আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় রাত কাটায় আল্লাহ নবী বলেন আবু বকর কোনদিন হয়তো রাত্রে হিদরতে যাতে নাও হইতে পারে এই জন্য যদি আরামত পর্যন্ত আমার আল্লাহ হায়াতটা বাড়াই দিতেন তবে কিয়ামত পর্যন্ত আপনার অপেক্ষায় আবু বকর দরজায় দাঁড়িয়ে রাত কাটিয়ে দিত আল্লাহ নবী খুতিব খুশি জড়ায় নিলেন আল্লাহ আমার জান মাল বাবা মা সব কিছু আপনার করম তলে হয়ে যাক আল্লাহ চলেন তাড়াতাড়ি হিজরতে চলেন আবু বকরকে নিয়ে চলে গেলেন এরপরে বিরাট ঘটনা তারপরে যখন তিনি গাড়ে সাউরের মধ্যে ঢুকে পড়লেন আল্লাহ নবী উরুটাকে মাথার মধ্যে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরো উরু উরু করে মাথা রেখে আল্লাহর নবী একটু বিশ্রাম করছেন আর এমন সময় বুড়ি আঙ্গুলটা একটা গর্তের ভিতরে ঢুকাই দিয়েছে যেহেতু পাগড়ি অথবা চাদর চিরে চিরে ওই গর্তগুলো বন্ধ করেছে একটা বন্ধ গর্ত বন্ধ করার মতো পাগড়ি আর আটে নাই এই জন্য নিজের পায়ের বুড়ি আঙ্গুল দিয়া তিনি ঢুকাই দিয়েছেন যে আমার উপর দিয়ে আঘাত হয়ে যাক আল্লাহর নবী নিরাপদে তবু থাকুক মুসলমান ভাইরারে আমার খুব জ্ঞান করে শুনবেন বহুদিন পর্যন্ত একটা সর্প আল্লাহর নবীর অপেক্ষায় ছিল দূর নজর আল্লাহর নবীর চেহারা দেখবে এই জন্য তিনি চিন্তা করছেন এই পথ দিয়ে তো নবী মদিনায় চলে যাবেন হিজরতে যাবেন আর এখানে অবস্থান করবেন কিন্তু আবু বকর পায়ে পা দিয়ে রাখছে বুড়ি আঙ্গুল দিয়ে রাখছে সাপটা ঠোকর দেওয়ার পরেও সে পাকে সরায় নাই এরপরে হঠাৎ করে তার বিস্পৃত প্রতিক্রিয়ায় আবু বকরের শরীর নীল বর্ণ হয়ে গেছে হঠাৎ করে অযাচিত ভাবে চোখ থেকে গরম অশ্রু আল্লাহ নবীর বদন মোবারকের মধ্যে পড়ে যায় আল্লাহ নবী জেগে যান বলেন আবু বকর বাড়ির কথা বুঝি মনে পড়েছে না রাসূলুল্লাহ বাড়ির কথা আমার মনে পড়ে নাই যেদিন থেকে ইসলাম আমি গ্রহণ করেছি আমার সব কিছু আমার আল্লাহ আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির কথা মনে পড়ে নাই কই জায়গা জমি ছেড়ে আসছো এই কথা বুঝি মনে পড়েছে বলে না তাও রাসূলুল্লাহ মনে পড়ে নাই বলে সন্তান স্ত্রী বাবা মায়ের কথা বুঝি মনে করেছে বলে আল্লাহ রসুন এই কিছুটানো আমার নাই এই জন্য আমার অশ্রু বিসর্জন হচ্ছে না বলে তাহলে কেন ইয়া আমার মনে হয় আমার বুড়ি আঙ্গুলে একটা কোন বিষাক্ত প্রাণী দংশন করেছে এই বিষ প্রতিক্রিয়ায় বিষক্রিয়ায় এমন সমস্ত শরীর নীলবর্ণ হয়ে গেছে আমার চিন্তা নাই আমি বারবার চাঁদ মুখখানা দেখছি আমার কখনোই আমার হাজু থেকে আমার আমার রাগ থেকে আপনার মাথাটা সরাই দিতে আমার বড় লজ্জা লাগছিল আহারে আল্লাহর নবী কি মাসুম বাচ্চার মতো আরাম পাচ্ছে যার চেহারার দিকে তাকালে একবার জাহান নামের আগুন হারাম হয়ে যায় এত সুন্দর চেহারাকে আমি আমি কেমন করে আমার পায়ের থেকে আমার সরাই দেব আরে রসুল আল্লাহ ওর থেকে কেমন করে সরাই দেব আমি পারতেছিলাম না ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে এই কথা চিন্তা করে যদি আমি আক্রান্ত হয়ে যাই আল্লাহ নবী কেমন অবস্থা হবে এই চিন্তা ওই চিন্তা সমস্ত চিন্তা আমার মাথার মধ্যে এসে হঠাৎ করে কেমন করে দুপোটা অশ্রু বেরিয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানা নাই আল্লাহ নবী বললেন আবু বকর পাটা বের করো পাটা বের করলেন আল্লাহর নবীর থুতু মোবারক থেকে একটু থুতু আবু বকরের পায়ের মধ্যে ক্ষত স্থানে লাগার সঙ্গে সঙ্গে বিষক্রিয়া ভালো হয়ে যায় তো আগে কইতে পারতাম তাহলে এটা তো কষ্ট হইতো না আর একটু আগে কও কই রাসূলুল্লাহ আমি বলবো কেমনে কারণ যে নবী আমার রুতে আরাম ফরমাচ্ছে যাকে দুনিয়া গোটা দুনিয়ার সমস্ত মাসি মশা পর্যন্ত যার শরীরে পড়া পর্যন্ত হারাম করে দিয়েছেন আল্লাহ যার চেহারা দেখলে যার নামের আগুন হারাম হয়ে যায় যার চেহারার দিকে তাকালে আকারেশের সমস্ত নক্ষত্র সমস্ত উজ্জ্বল সূর্য চন্দ্র পর্যন্ত যার চেহারার কাছে মলিন হয়ে যায় সেই বিশ্ব নবী রহমাতামিন আমার উরুতে আরাম ফরমাচ্ছিলেন কেমন করে তাকে আমি আমার উরুত থেকে সরাই দেই মুসলমান ভাইরারে আমার এরপরে আবু বকরকে সাথে করে নিয়ে চলে গেলেন আল্লাহর নবী মদিনায় চলে গেলেন আর মদিনার লোকগুলো অপেক্ষা করতেছে কই কই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে 622 খ্রিস্টাব্দ মনে রাখবেন হিজরতের দিনটা হলো 622 খ্রিস্টাব্দ পহেলা রবিউল আউয়াল পহেলা রবিউল আউয়াল 622 খ্রিস্টাব্দ প্রথম হিজরি প্রথম হিজরি ছয়শ বাইশ খ্রিস্টাব্দ পয়লা হিজড়ি দিনটা ছিল শুক্রবার আল্লাহ নবী চলে গেলেন আবু বকরকে সাথে করে নিয়ে তিনি চললেন মদিনার দিকে যাচ্ছেন লোকেরা গাছালিতে উঠে উঠে দেখছে দূরে পাহাড়ের উপর উঠে দেখছে কই কই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে তো দেখা যায় না মরুভূমির মধ্য থেকে একটু বিন্দুর মতো দেখা যায় আস্তে আস্তে বিন্দু বিন্দু করে আস্তে আস্তে ওই বিন্দুটা বড় হতে থাকে এক পর্যায়ে লোকেরা বলছে ওই যে আসছে আমাদের আকাঙ্ক্ষিত নবী মোহাম্মদুর লোকেরা অধীর আগ্রহে আছে মোহাম্মদুর রসুল্লাহ কই আসে বৃদ্ধরা ছেলেদেরকে লাগিয়ে দিয়েছে যাও একটু সামনের দিকে গিয়ে যুবকরা দৌড়ায় যায় আহলান সাহলান জানায়া ছোট ছোট বাচ্চারা দপ নিয়ে আসে আল্লাহ নবীকে সাদর সংবাসন জানানোর জন্য রাস্তার দুধারে ছোট ছোট বাচ্চারা বালক বালিকারা দাঁড়িয়ে আছে আল্লাহ নবী আসলে পরে তাদেরকে দপ বাজিয়ে তাদের রসুল সাল্লাহ ইসলামকে সম্ভাষণের গান শোনাবে মুসলমান ভাইরা আমার এরপরে আল্লাহর নবী ধীরে ধীরে ধীরে ধীরে যখন পরিপূর্ণ ভাবে দেখা গেল এই যে আল্লাহ নবী ওই যে তেনার উঠটা দেখা যায় চলে আসছে আস্তে আস্তে কাছাকাছি আসতে আসতে আল্লাহ নবী উঠ থেকে নেমে পড়লেন ছোট ছোট বাচ্চারা যেহেতু দেখতে পাচ্ছে না আল্লাহ নবী নিজে নামলেন লোকেরা মনে করলো এটাই মনে হয় আল্লাহ নবী আবু বকর রসুল করিম সাল্লামের চেয়ে বড় মুরব্বী মুরব্বী মনে হতো লোকেরা মনে করলো এইটাই বোধ দিনের নবী কিন্তু হজরত আবু বকর আল্লাহ নবীর পাশে দাঁড়ালেন নবীজি সাল্লাহ ইসলামকে সম্মান করলেন পাদুকা পরিয়ে দিলেন লোকেরা বুঝতে পারলো ইনি নন ইনি হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ লোকেরা তাকিয়ে আছে এত সুন্দর চেহারার মানুষ যারা বাইয়াত গ্রহণ করেছে মুরব্বীরা তো কমই বলেছে লোকেরা অপেক্ষা করতেছিল যুবকরা দেখে আরে এত সুন্দর মানুষ ইসুফ আলাহ ইসলামকে দেখি নাই কিন্তু আমরা দেখলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে ওই ইউসুফ আলাহ ইসলামের কাহিনীর চেয়েও সুন্দর আমার দিনের নবী মুসলমান ভাইরা রে আমার লোকেরা দাঁড়িয়ে আছে ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহ নবীকে সাদর সম্ভাষণ জানানোর জন্য আহলান সাহলান জানানোর জন্য স্বাগতম জানার জন্য কিছু গান তারা তৈরি করে নিয়ে এসেছে তারা কাছে আসতে পারতেছে না উকি মেরে দেখতেছে উপর থেকে মুরব্বীদের জ্বালায় দেখা যায় না আল্লাহ নবী এটা লক্ষ্য করে লোকদের সরিয়ে দিয়ে বললেন আপনারা একটু সরুন বাচ্চাদের কাছে আসতে দেন আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা শোনো আমার নিজের লোকেরা আমাকে দেখতে পারে তাই চাচা নিজের চাচা হইয়া নিজের রক্তের লোক হইয়া আমারে মেরেছে আমাকে আঘাত করেছে আহারে কবরটা আমি দিয়েছি মক্কায় নিজে খেলাধুলা করে বড় হয়েছি ওই কঙ্কর গুলো পর্যন্ত আমার চেনে আমি কত কঙ্কর নিয়ে খেলাধুলা করেছি কত খেজুর পেরে খেয়েছি আরে ছোটকালে কত খেলাধুলা করলাম সেই মক্কার লোকেরা আমারে থাকতে দিল না দুষ্ট লোকেরা আমারে বিদায় করল ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা তোমরা কি আমার এইভাবে পর করে দিবা নাকি আমারে আবার অন্য কোথাও হিজরত করার জন্য বাধ্য করবা নাকি ছোট ছোট মাসুম বাচ্চারা সেদিন গিয়েছিলেন তোলা আল বাদরু আলাইনা من سنية البدع وجب الشكر علينا ما دعا لله داعي ও মদিনার ছেলেরা ও মদিনার লোকেরা আসো মদিনার মেয়েরা আসো সবাই দেখিয়া যাও মদিনায় আমাদের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে মুসলমান ভাইয়ারা রে আমার কলিজা ফেটে গিয়েছিল সেদিন রসুলের এরপরে রসুল্লাহ সাল্লাম চোখের পানিগুলো মুছতে মুছতে বাচ্চাদের আদর করতে করতে তিনি চলে গেলেন লোকেরা বলছে হুজুর আমার বাড়িতে তাশরিফ নেন ও বলছে হুজুর আমার বাড়িতে তাশরিফ নেন ও বলে হুজুর আমার বাড়িতে তাশরিফ নেন আল্লাহ নবী বলেন না না আমি স্টেপ নেব না যতক্ষণ পর্যন্ত কুদরতি ভাবে আমার মাওলার ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি কারো বাড়িতে স্টেপ নেব না লোকেরা দেখতেছিল মাওলার ফয়সালা আবার কেমনে হবে আল্লাহ নবী বললেন না আবার সামনের দিকে বলেন আর দেখতেছেন কোন রাস্তা কোন বাড়ি কোন রাস্তা কোন গলি আল্লাহ নবী ভালো করে লক্ষ্য করতেছেন লোকেরা দেখতেছে আল্লাহর নবী কি এভাবে তাকায় কোন দিকে দেখে কোন দিকে তাকায় আল্লাহর নবী এরপরে একবার এক ধাপ দুই ধাপ করে এইভাবে এগিয়ে যাইতে থাকলেন আল্লাহর নবী লোকেরা খালি অপেক্ষা করতেছে হুজুর আপনি আমার বাড়িতে আসেন হুজুর আমার বাড়িতে আসেন উনি বলতেছে হুজুর আমার বাড়িতে আসেন আল্লাহর নবী কারো বাড়িতে গেলেন না এরপরে যখন জ্বালা শুরু হয়ে গেল আল্লাহ নবী বললেন এবার আল্লাহর ফয়সালা হবে এই বলে উটটাকে তিনি ছেড়ে দিলেন বললেন আমার এই উট গিয়া যার বাড়িতে অবস্থান করবে সেই বাড়িতেই আমি আল্লাহর নবী অবস্থান করব লোকেরাও সন্তুষ্ট হয়ে গেলেন লোকেরাও সেদিন সন্তুষ্ট যে আল্লাহ নবীর উঠটা কোথায় যায় দেখি মুসলমান ভাইরা আমার উঠটা এদিক ওদিক ঘুরে ঘুরে ঠিক দোতলা একটা বাড়ির উঠানে গিয়ে দাঁড়ালেন আল্লাহ নবী দোতলা বাড়ি থেকে তিনি ভালো করে বাড়িটা পরক্ষ করছেন ভালো করে দেখে নিচ্ছেন মনে হলো যেন এই বাড়িতে তিনি ইতিপূর্বে এসেছেন এইরকম মনে হলো সাহাবি সাহাবি বলতেছেন যে আমি আমরা দেখছি আল্লাহ নবী ভালো করে পরক করছেন ভালো করে দেখছেন এই বাড়িটা হয় কিনা এরপরে ভালোভাবে লক্ষ্য করে দেখলেন দোতলা থেকে নেমে আসলেন একজন নেমে আসার পরে আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বললেন কেমন আছেন আবু আয়ুব আনসারি আবু আয়ুব আনসারি কই কই কি রে হুজুর তো আমার কোনোদিন দেখেনি হুজুর আপনি আমার নাম জানলেন কেমন করে আল্লাহ নবী বললেন তোমার নাম আয়ুব আবু আয়ুব আনসারি না বলে হ্যাঁ রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই কিন্তু আপনি আমার নাম জানলেন কেন বলে একটু পরে টের পাবে আমার ওই ভাইয়ের দেয়া চিঠিটা কোথায় বলে হুজুর সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছি বলে তাড়াতাড়ি করে সিন্ধুক থেকে চিঠিটা বের করে আবু নাইলার হাতে দাও বলে তোমার নাম আবু নাইলা কইয়া রাসূলুল্লাহ কাটা মুরগির মতো ছটপটাবে হাসবে কি কাঁদবে এখন বুঝে পাইতেছে না আবু না আবু নাইলা হুজুর আপনি তো আমার দেখেন নাই জীবনে কোনদিন আপনার সঙ্গে দেখা হয় নাই কেমন করে চিনলেন আপনি আমাকে আমার নাম আবু নাইলা আল্লাহ নবী বললেন যে শোনো আমি সেই প্রতীক্ষিত বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ যার সম্পর্কে আমার ভাই ইতিপূর্বে জীবনের মুসলমান হওয়ার ঘটনা তিনি উল্লেখ করে একটা চিঠি দিয়ে গেছে আজ থেকে এক হাজার বছর আগে তোমরা এইভাবে চিঠিটাকে তালাবদ্ধ করে তোমার বংশ পরস্পরায় এই পর্যন্ত এই পর্যন্ত আবু আয়ুব আনসারি পর্যন্ত এসে পৌঁছেছে আবু আয়ুব আনসারি বলেন হুজুর আর আমার কিছু জানার দরকার নাই আপনি আমার হাতটা নেন আর আমাকে পড়াই দেন কালে মালা মুসলমান ভাইরা আমার রসুলের করিম সাল্লামের জবানে আল্লাহ তালা দিয়েছিলেন মোজেজা চোখে দিয়েছিলেন মোজেজা হাতে মোজেজা কানে মোজেজা দাঁতে মোজেজা দাড়িতে মোজেজা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মোজেজা দিয়ে আল্লাহ পাক সাজাইছেন কয়েক হাজার মোজেজা দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ কয়টা মোজেজার কথা কই দুইটা কব কতক্ষণ কতক্ষণ সারা রাত আলহামদুলিল্লাহ আপনার সারা রাত থাকেন একটু জিকির করি লাইলা মুসলমান ভাইরারে আমার আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাতে মুজিজা কানে মুজিজা চোখে মুজিজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে মুজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা অটোমেটিক আল্লাহ আমাদের নবী করেছেন শুধু এই দুনিয়ায় নয় শুধু এই দুনিয়ায় নয় জীবন থেকে আমাদের জন্য নিষ্কৃতি পাওয়ার পরেও তিনি যেই জীবন থেকে এই জীবনের পরেও আরেকটি জীবন আছে না নাই আখেরাত হ্যাঁ ওই আখেরাত জীবনেও তিনি আমাদের জন্য পাওয়ার খাটাবেন এই দুনিয়ায় পাওয়ার শেষ হয় নাই তার মানে এই জীবদ্দশায়ও তিনি পাওয়ার খাটাচ্ছেন আমি আপনি তিনি হজের তাওয়াব করতেছেন তাওয়াবের দোয়া না করে তিনি দরুদ পড়তেছেন এক লোক এক যুবক দেখতেছে দরুদ পড়তেছে যুবককে আল্লাহ শিবলি রহমতুল্লাহ বলেন ও যুবক তুমি কি তাওয়াবের দোয়া পড়ো না হ্যাঁ পারি বলে তাহলে তাওয়াবের দোয়া বাদ দিয়া তুমি দরুদ শরীফ কেন পড়ছো বলে এর মধ্যে ফজিলত অনেক বলে কি ফজিলত আছে আমার একটু বাতাও আমার একটু বলো কি ফজিলত তুমি এর মধ্যে পেয়েছো তিনি বললেন আল্লামা শিবলি রহমতুল্লাহ বললেন এর মধ্যে অনেক আমি কল্যাণ পেয়েছি যার কারণে আমি দরুদ শরীফ পড়ছি যুবককে বললেন কি তুমি এর মধ্যে কল্যাণ বরকত পেয়েছ আমি আর আমার আব্বা হজে আসার হজে আসতেছিলাম প্রতিমধ্যে আমার আব্বা হঠাৎ করে ইন্তেকাল ফরমালেন আর আমার আব্বা মরুভূমিতে চতুর্দিকে কোনো মানুষজন নাই এই মরুভূমিতে আমার আব্বাকে নিয়ে এখন কাপন দাপনের ব্যবস্থাও আমি করতে পারতেছি না একলা মানুষ আমার আব্বাকে নিয়ে আমি কি করব এখন এরপরে আমি হাঁটু মাথা একসঙ্গে করে দিয়ে দুই জানুর ভিতরে মাথা রেখে আমি চিন্তা করতেছিলাম আর চিন্তা করতেছিলাম আহারে আমার আব্বা এখন মরে গেছে এখন আমার আমার আব্বাকে নিয়ে আমি এখন কি করব সাথীরা সব ফেলে রেখে চলে গেল এমন কঠিন পরিস্থিতির মধ্যে আমি খালি চিন্তাই করতেছি চিন্তাই করতেছি এর মধ্যে চিন্তা করতে করতে তারপরে যখন আমি মাথা তুলে দেখলাম দেখলাম আমার আব্বার চেহারা পশুর আকৃতি হয়ে গেছে আমি ভয় পেয়ে দূরে সরে গেলাম যে আমার আব্বা তো এমন কোন খারাপ আমল করে না আমার আব্বা প্রতিদিন তিন শতবার করে দরুদ শরীফ করে ঘুমাতো তার নিত্যদিনের আমল কিন্তু আজকে কেন জানি আমার আব্বার ইন্তেকালের পর আমার আব্বার চেহারা পশুর আকৃতি হয়েছে আমি চিন্তা করে পারছিলাম না ও আল্লাহ কি বিপদে না পড়লাম আমার আব্বার চেহারা যে পশুর আকৃতি হয়েছে কোন এমন বদামল করেছে সেটাও তো আমার জানা নাই আমি চিন্তা করতেছিলাম চিন্তা করতে করতে আমি এক সময় ঘুমিয়ে পড়লাম চিন্তা করতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম এমন সময় দেখলাম একজন কি যেন সুন্দর এত সুন্দর চেহারার মানুষ এমন সুন্দর একজন অলির চেহারা দেখতে পাইলাম তিনি আসলেন এসে আমার আব্বার চেহারাটাতে হাত বোলার সঙ্গে সঙ্গে হাত মাসি করার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যায় এরপরে যখন তিনি আগন্তক চলে যাচ্ছে আর এমনি সময় আমি জাগ্রত হয়ে দেখছি ওই লোকটা সত্যি সত্যি চলে যাচ্ছে গপ করে আমি তেনার জামারাজ তিনটা টেনে ধরি জামার যখন টেনে ধরি তিনি থামে গেলেন তিনি দাঁড়ায় গেলেন বল আল্লামা শিবলি রহমতুল্লাহ বলে হো যুবক তারপরে কি হলো বলে তারপরে হলো ওই লোকটাকে আমি জামাটা চেপে ধরলাম লোকটা থায় দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর আমি বললাম ও আল্লাহর রি এমন আমার আব্বা কি অপরাধ করেছে তার চেহারা এমন বিকট হয়েছে আর কি এমন বা আমল করেছে আপনার চেহারা তা হাত বলার সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে গেল আর আপনি কেনই বা এমন বিপদের সময় এসে উপস্থিত হলেন কে আপনাকে সংবাদ দিয়েছে এটাও আমার জানার দরকার উনি বললেন আমার দিকে তাকাও ভালো করে তাকাও ও যুবক ভালো করে তাকাও আমি তো পড়েছি হাদিস পড়েছি কিন্তু রসুলের চেহারাটার দিকে একদিন আমি দেখি নাই বারবার স্বপ্নে দেখার জন্য আমার মনস্থির হয়ে থাকতো আরে রসুলকে যদি জীবনে একবার স্বপ্নে দেখতাম কারণ আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যি স্বপ্নে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না মুসলমান ভাইয়ারা আমার যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেছে আমি চিন্তা করলাম যাহারে এমন বিপদের সময় কি আপনি এসে আমার আব্বার জন্য এমন উপকার করলেন কিন্তু তিনি যখন বললেন আমার চেহারাটার দিকে তাকাও ভালো করে চেহারাটার দিকে তাকিয়ে দেখি হুবহু যেই কেতাবের মধ্যে বর্ণনা দেয়া আছে ইনি আর কেউ নন ইনি হচ্ছেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি ভালো করে চেহারার দিকে রক্ত করে টুকরে কেঁদে উঠলাম বললাম ইয়া রসুল আল্লাহ আপনি এই বিপদের সময় এসে আমার আব্বার পাশে দাঁড়িয়ে আমার আব্বার এমন উপকার করলেন যে চেহারা একটু আগে শুকুরের আকৃতি হয়েছিল পশুর আকৃতি হয়ে আকৃতি করতে পরিণত হয়েছিল আমার আব্বার চেহারা কিন্তু আপনি হাত মাসে করার সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ কারণটা একটু খুলে আপনি বলুন বিশ্ব নবী বলল ও যুবক তোমার আব্বা প্রতিদিন একটা করে আমল করে তিনশো বার করে দরুদ শরীফ পরে তারপরে ঘুমায় প্রতিদিন তিনশো বার করে দরুদ শরীফ পরে তারপরে ঘুমায় এইরকম ভাবে দরুদ যা ফেরেস্তার দায়িত্ব ছিল আমার কাছে দরুদ পৌঁছানো ওই ফেরেস্তা আজকে আমার কাছে দরুদ পৌঁছায় নাই আমি চিন্তা করলাম কি এমন কাজ করেছে যে দরদ শরীফ আমাকে আমার কাছে আজকে পৌঁছাইতে পারে নাই কিন্তু ফেরেস্তা গিয়ে আমাকে খবর দিল ইয়ারসুল্লাহ আপনি যার উপরে মন খারাপ করেছেন ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে আজকে চিরবিদায় নিয়েছে আমার সাময়িক মন খারাপ হয়েছে কারণ আল্লাহ পাক সামান্য একটুতে যদি কোনো বান্দার উপরে কোনো উম্মতের উপরে আমার মন খারাপ হয়ে যায় তাহলে আল্লাহ তালা আমার রসুলের উপরে আল্লাহ তালা এরকম পাওয়ার দিয়েছেন যদি কোনো বান্দা রসুলের উপরে মন খারাপ করে যদি কোনো উম্মতের উপরে মন খারাপ করে আল্লাহ তালা সেই রসুলকে এমন পাওয়ার দিয়েছেন যে আল্লাহ নবীর মন খারাপ করার কারণে আল্লাহ তালাও তার উপরে মন খারাপ করে দেন এই পাওয়ার দেওয়া হয়েছে রসুল যদি কোনো বান্দা আল্লাহর যদি কোনো বান্দা রসুলের কোন মত রসুল যদি তার উপরে মন খারাপ করে আল্লাহ রব্বুল তার উপরে মন খারাপ করে সাথে সাথে তার উপরে আল্লাহ গোসা হয়ে তার উপরে গজব নাজিল করে এইটা ভয় করার কারণে যখন ফেরেস্তা আমারকে এই কথা বলল তোমার আব্বার উপরে সাময়িক মন খারাপ হয়েছে সত্যিকারে এসে দেখি তোমার আব্বার চেহারা বিকট হয়েছে এই জন্য আমি রসুল নিজের হাতে আমার আশেখকে আমার আমার আমাকে যে ভালোবাসে আমাকে মহব্বত করে আমার আশেকের মুখে তেহাত বলার সঙ্গে সঙ্গে আমার আশেকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল হয়ে গেল রসুল নামে কে মদিনায় রসুল নামে চন্দ্র بي স্বর্গাতনায় তারে ডেকে মধ্যে খুদ্া দিচ্ছেন সেই খুদ্ার সময় একজন সাহাবি গিয়ে বললেন হালাকাল মারুয়া ওয়া জাহাল আয়ালু হে আল্লাহর নবী মাল সামান সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে আমরা এমন বিপদগ্রস্ত হয়ে পড়েছি মাল সামান সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে রাসুল আল্লাহ আপনি একটু আল্লাহর দরবারে দয়া করুন আল্লাহ নবী দুই হাতা উত্তোলন করলেন সাহাবি বলেন নারা পাওয়াল্লাদি نرى في وما نرى في السماء قزعة قزعة فوالذي نفسي بيده আমরা এরপরে আকাশে আর কোনো মেঘ দেখি নাই যখন মসজিদের নববীর মধ্যে আমরা প্রবেশ করলাম তখন কিন্তু আমাদের আকাশে মেঘ ছিল না একদম খরা রোদের মধ্যে প্রখর রোদের মধ্যে মসজিদুল নববীর মধ্যে আমরা এসে ঢুকলাম আর আল্লাহ নবী যখন আব্দুল্লাহ উত্তোলন করলেন فرفع يديه সাহাবী বলছেন নারা ফিস সামাই قزعة فوالذي نفسي بيده ما ودع حتى صار السحاب امثال الجبل সাহাবী বলছে এরপরে দেখলাম আল্লাহর নবী হাত দোকানে উত্তোলন করলেন আর চতুর্দিকে মেঘের গুড়ি গুড়ি গুড়ি গুড়ি মেঘের গর্জন শোনা যায় মুসলমান ভাইরারে আমার শুধু তাই নয় একটু পরে দেখলাম চতুর্দিক থেকে আকাশ ঘনভূত হয়ে আসলো মেঘের গর্জন গর্জন তেজস্বী আওয়াজ আমরা কানে শুনতে পেলাম পাহাড়ের চতুর্দিক থেকে মেঘগুলো ঘিরে আসলো সঙ্গে সঙ্গে মুহূর্তে অন্ধকারে ছেয়ে গেল গোটা দুনিয়া ثم لم ينزل عن منبره حتى رأيت المطر يتحادر على لحيته আল্লাহ নবীর সাহাবি বলছে রাবি বলছেন এরপরে আল্লাহ নবী মেম্বর থেকে এখনো নামেন নাই নামেন নাই মেম্বরে বসে আছেন চতুর্দিক থেকে মেঘের গর্জন তর্জন তেজস্বী আওয়াজ চতুর্দিক থেকে ঘিরে এসে আকাশটা গণীভূত এসে অন্ধকার করে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির ফোঁটা শুধু শুরু হয়ে যায় না আল্লাহ নবীর গালের মধ্যে পেরে গালের মধ্যে পরে সেই বৃষ্টির ফোঁটাগুলো দাড়ি বেয়ে টপকে জমিনের মধ্যে পড়ে যায় কি নবী পাইছি আমরা একটা মুসলমান ভাইরা আমার এরপরে সাহাবি বলছে পামুতির না ইয়াউমানা যালিকা ওয়ামিনাল গদি ওয়ামিন ওয়ামিন বাদি ওয়ামিন বাদিল গদি সাহাবি বলছে জমাতিল কোরআন এরপরে আমরা শুধু একদিন দুই দিন নয় পরবর্তী সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহ টানা একদিনের জন্য বৃষ্টি বন্ধ হয় না হাদিসটা বুখারি শরীফে এসেছে মুসলমান ভাইরা আমার রাবি বলছেন এরপরে বৃষ্টি হতে থাকলো তো থাকলো থাকলো বৃষ্টি পড়তেছে আর পড়তেছে এরপরে এক সপ্তাহ যখন অতিক্রম হয়ে গেল এরপরে আল্লাহ নবীর কাছে এসে বলছে হুজুর এইবার কিন্তু বৃষ্টির কারণে আমাদের অবস্থা খারাপ কেন পথে ঘাটে খালি বিপদ আর বিপদ রাস্তায় চলতে পারি না খালি পানি জমে আছে কারণ বাড়িঘর গুলো বৃষ্টির কারণে ধসে যাইতেছে ও আল্লাহ নবী একটু আপনি আল্লাহর দরবারে আবার একটু প্রাণ খুলে দোয়া করুন আল্লাহ নবী বললেন বৃক্ষের পাদদেশে বাড়ি বর্ষণ করুন রাবি বলেন এরপরে এইভাবে আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আলাইনা আলাইনা আমাদের এই অঞ্চলে নয় বৃক্ষের পাদদেশে দাও অন্য জায়গায় দাও আমাদের যা চাহিদা তা পূরণ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মেঘটা ফেটে ফেটে অন্যত্র এমনি ভাবে চলে যায় যা অন্য জায়গায় এক মাস পর্যন্ত বর্ষণ করতে থাকে একদিনের দোয়া একটা মাত্র মুহূর্তের দোয়া একটা মাত্র মুহূর্তে দোয়া করছেন আল্লাহ নবী কি তার কথায় যা হাতে যা জবানে যা মুসলমান ভাইয়ারে আমার আল্লাহ নবী তার হাত দিয়ে মজে যা তার জবানে মজে যা তার কথায় মজে যা তার দেখার মধ্যে মজে যা যদি কখনো কোনো আল্লাহর বান্দার চেহারার দিকে তাকায় ওই আল্লাহর বান্দাটা সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতি বান্দায় পরিণত হয়ে যায় তাকাইছেন আল্লাহর নবী এইরকম মজলিসের মধ্যে আছে একজন বললেন হুজুর আল্লাহ নবী বললেন জান্নাতে যাওয়ার কার শখ হুজুর আমি জান্নাতে যাইতে চাই যাও তুমি আল্লাহর জান্নাতি আরেকজন সাহাবি কয় হুজুর আমি কোনা বন্ধ হয়ে গেছে জান্নাতের গেট সুবহানাল্লাহ কি পাওয়ারফুল নবী ছিলেন সুবহানাল্লাহ বলেন ওই নবীর কেমন পাওয়ার ছিল মুসলমান ভাইরা আমার পুরা দেহের মধ্যে আল্লাহ যার মুজেজা দিয়েছেন কি আপনাদের খারাপ লাগতেছে বন্ধু বন্ধু করবো আমি প্রধান বক্তা আসুক নাকি আরো কিছুক্ষণ চলবে ততক্ষণ সারা রাত সারা রাত হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ আব্বাস বলেন ইয়ামানের বিখ্যাত বড় গোত্র সানুয়া সানুয়ার উপগোত্র হ্যাঁ তার মানে যাক আলহামদুলিল্লাহ মাফ করুক মুসলমান বন্ধুরা আমার ইয়ামেনের বড় গোত্র আমার উপগোত্র নজদের উপগোত্র নজদের জিমার নামে একজন জিন তদ্বির কারক কি নাম জিমাদ নামে একজন জিন তদ্বির কারক উনি যার বুকের মাধ্যমে জিন তারায় আছে না নাই এরকম কোবরা আছে এদিকে আছে না জিনে খালি ধরলেই পারে ও মক্কায় ঢুকে পড়েছে মক্কার কিছু কপট লোকেরা আছে না কিছু লোক আছে এরকম সমাজের ভিতরে খাইয়া কোনো কাম নাই আর কোনো কাজ নাই খালি মলবির ভুল ধরে নামাজও করে না ছেলে পেলেরা একটু চান্দা উঠাইতে গেছে মাহফিল করবে মলবি কোথেকে মলবি আসবে রে কয় টাকা নিবে সাথে কোনো তো চুক্তি হয় নাই কেন বড় বড় চল্লিশ হাজার নিয়ে আসতে পারতেছিস না এক গেল এ গেল এক স্বভাবের লোক আর কিছু লোক আছে তোরা তো এই টাকা পয়সা নিয়ে যায় কি করবেন পিকনিক খাবেন আর খায় কাম নাই এক শ্রেণীর গেল আরেক শ্রেণীর আছে কয় টাকা উঠছে সাড়ে চারশো দিয়েছে আমাকে মোর খুব অভাব এই এক শ্রেণীর গেল তার মানে আর কিছু কাম নাই ইমাম সাহেব করলো কি তারপরে হলো মোয়াজ্জেন করলো কি খালি ইমাম সাহেবের পিছনে আর মোয়াজ্জেনের পিছনে জোকের মতো লাগি এ মলবির কেন এরকম চেহারা চুকচুকে এ মলবির কেন এরকম পোশাকের ভাঁজ ভাঙে না মলবি কয় টাকা বেতন পায় দেখছিস মলবির কাহিনটা সই দেখিস আট দশটা সই কে এত সই নিবার কইছে সারাদিন আর কাম নাই এগুলো খাই আছে না নাই সমাজে আপনাদের এদিকে নাই আমাদের ওই অঞ্চলে আছে খালি দেখবেন যে মলবির ভুল ধরে বেড়ায় চলুক চলুক চলুক আর কিছুক্ষণ চলুক চলাইবে তো যদি না বাইরে চলবে এই যে বেলা হচ্ছে মাঝে মাঝে এই হলো অবস্থা আমাদের সব সময় এটা আমাদের একটা মজার বিষয় হয়ে গেছে একজন ভাই একটা দোষ করলেও হয় এটাও কিন্তু কম সারি না গ্রামে একজন কিন্তু ভুল করলেই হয় দোষ করলেই হয় সারাদিন খালি ওই হিসাব আর নিকাশ ওই চিন্তা নিয়েই আমরা ব্যস্ত কথা ঠিক না বেঠি আপনাদের এই অঞ্চলে নাই তবে আমাদের ওই অঞ্চলে খুব বেশি অন্য কোন কাজ নাই এই কাজগুলো খালি ওরা মানে এত মজা পায় চায়ের কাপে ফু দেয় আর খালি ওই চিন্তাই করে আর ওগুলোই করে ওগুলোই করে আর কিছু নাই খুব আফসোস লাগে আজকে এই অবস্থা আমাদের মুসলমান ভাইয়েরা আমার যদি কোনো আলেমুল আমার সমালোচনা করা হয় চারটা রোগে মারা যাবে কয়টা রোগে মারা যাবে ভুলেও সমালোচনা করবেন না একে আহাকে একে একে দিগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ এক নম্বর হলো এলেম যা শিখছে তা ভুলে যাবে দুই নম্বর হলো রিজিক নষ্ট হয়ে যাবে রিজিকের কমতি আসবে सौम শক্তি বমির যাওয়া চাহা রম্বে ইমানাত আর যাহা তিন নম্বর হলো সেক্স শক্তি কমে যাবে অল্প বয়সে বুড়া চার নম্বর হলো বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে এই চারটা রোগে সে মারা যাবে কয়টা রোগে জোরে বলেন আরো জোরে জোরে হলো না মুসলমান ভাইরা রে আমার জিমার দিন জিন তদ্বির কারক যখন মক্কায় ঢুকে পড়ল লোকেরা বলল আমাদের এই অঞ্চলে একজন জিনগ্রস্ত ব্যক্তি আছে হয়তো পাগল না হলে জিনে ধরা কাকে বলল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলল যেই নবীর চেহারা পূর্ণিমার চাইতেও জল যার চেহারার মধ্যে মাসি মশা পর্যন্ত বসত না সেই নবীকে বলল জিনে ধরা মাথা ঠিক আছে ওই অঞ্চলের লোকেরা কয় এই এলাকার মধ্যে একজন জিন ধরা রোগী আছে যদি তুমি জিন তাড়াতে পারো তাহলে তোমার বড় ফায়দা আছে লোকটা বলল জিমাত বলল ঠিক আছে ওই লোকের কাছে আমারে পৌঁছায় দাও এর চাইতে কত বড় বড় জিন তদ্বির কারক আমি কত বড় বড় জিন ছেড়ে দিছি আমার কাছ থেকে কত বড় জিন চলে চলে গেছে আর এটা না পারার কোনো ব্যাপার হলো আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন ও মোহাম্মদ আমার নাম জিমাদ পরিচয় দিয়ে বলছে আমি সানোয়ার উপগোত্র নজদের ইয়ামিন থেকে আসছি শোনো তোমার যদি জিনে ভর করে থাকে তোমাকে যদি জিন ক্ষতিগ্রস্ত করে তাহলে কিন্তু আমি জিন তদ্বির কারক আমার এক ফুকেই তুমি দেখো ট্রাই করে কাজ হয়ে যাবে যদি তুমি অনুমতি দাও তাহলে তোমার শরীরের মধ্যে যে জিনটা আছে তা আমি তারাই দেব আল্লাহ নবীকে জেলে ধরা নাকি জেলে ধরা আল্লাহ নবী বললেন ঠিক আছে বলে আপনি জিন তদ্বির কারক বলে হ জিন তারাইতে পারেন কয় হ্যাঁ তারাইতে পারি তারাইতে পারি না মানে আল্লাহ নবী বললেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদিলিলহু ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له بس يا باركو كي كيلا الله النبي بولن إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله কয় আবার কও আল্লাহ নবী আবার বললেন বলে আমি অনেক গণক অনেক কবি অনেক জাদুকর অনেক সাহিত্যিকের আমি অনেক ভাষা শ্রবণ করেছি তাদের বারাকাত সমৃদ্ধ অনেক উচ্চাঙ্গের আমি কথা শুনেছি কিন্তু মোহাম্মদ এত সুন্দর এত সুন্দর বালাগাত সমৃদ্ধ এত উচ্চাঙ্গের এমন মধুর বাণী আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর জীবনে আমি কোনোদিন শুনি নাই তুমি আবার বলো আল্লাহ নবী আবার বললেন কথাগুলো বলে মোহাম্মদ এটা তুমি কই পাইলা বলে আমার আল্লাহ আমাকে দিয়েছেন যিনি আমাকে নবী করে প্রেরণ করেছেন বলে মোহাম্মদ এই উচ্চাঙ্গের শব্দ বালাগাত সমৃদ্ধ সাহিত্যপূর্ণ এমন সুন্দর কথা জীবনে কোনো জিনগ্রস্ত লোকের মুখ দিয়ে বেরোবে না তুমি যে কথাগুলো বলছো এগুলো প্রকৃতপক্ষে আল্লাহর তালানো পাল্লার বানানো শিখানো আল্লাহ তালার শিখানো বলি অতএব তুমি তোমার হাতটা বাড়ায় দাও আমি যা ভুল করেছি অন্যায় করেছি আমাকে আল্লাহ রস্তে মাফ করে দাও আল্লাহ নবী পবিত্র মুরানি হাতখানি বাড়িয়ে দিলেন হাতখানি বাড়িয়ে দিলে উনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আবু বকর তিনি যখন একদম ইয়াং যুবক এই যুবক বয়সে তিনি একবার ব্যবসা করার জন্য ইয়ামেন গেছিলেন ব্যবসা করতে করতে তিনি ইয়ামেন চলে গেলেন আর রাতের মধ্যে স্বপ্নে দেখেন তিনি যেন একজন লোকের প্রধানমন্ত্রী হয়েছেন এরপরে তিনি এক বাদশার প্রধানমন্ত্রী হয়েছেন তার জীবন শেষ হয়ে গেলে পরে তার তিনি খলিফা হিসেবে নিযুক্ত হয়েছেন যিনি নবী মক্কায় মক্কায় জন্মগ্রহণ করবেন মদিনায় তিনি হিজরত করবেন তার সম্পর্কে কিতাবের মধ্যে বলা আছে তিনি হবেন মোহাম্মদুর রসুল্লাহ জীবদ্দশায় তুমি তোর প্রধান সহচর হবে তার জীবদ্দশায় আর তার ইন্তেকালের পরে প্রধান খলিফা হিসেবে তুমি নিযুক্ত হবে ও আবু বকর এই স্বপ্ন তোমার সত্যি একদিন বাস্তবে হবে তুমি যদি মক্কার অধিবাসী হয়ে থাকো আর ওই মক্কায় ওই নতুন সূর্যটার উদয় হবে আবু বকর এই কথাটা আর কাউকেই বললেন না নিজের স্ত্রীকেও না মাকেও না বাবাকেও না আর কাউকেই তিনি বললেন না চুপ করে আসে না আল্লাহ নবীর চতুর্দিকে যখন দিনের দাওয়াত নিয়ে আল্লাহ নবীর চতুর্দিকে যাচ্ছেন চতুর্দিক যখন দিনের দাওয়াত প্রচার প্রসার হচ্ছে আল্লাহ নবীর কাছে গিয়ে আবু বকর বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাকে বলুন আপনি আমার দলিল আপনি আমার মধ্যে পেশ করুন আপনি দলিল দেন আমার আপনি যে নবী আপনাকে আল্লাহ নবী করে পাঠাইছেন তার দলিল কি আপনার দলিল দেন আল্লাহ নবী বলেন আবু বকর তুমি মনে করো অনেক বছর আগে তুমি চলে গেছিলে ব্যবসার কাজে ইয়ামিনে আর ব্যবসার কাজে চলে যাওয়ার পর তুমি যে স্বপ্নটা দেখেছ আবু বকর ওই স্বপ্নেই হচ্ছে আমার নবতের দলিল মুসলমান ভাইরা আমার চলে গেছেন প্রধান বক্তা চলে আসতেন ভাই আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আমার বড় ভাই উনি চলে আসতেন আলহামদুলিল্লাহ আমাদের আপনারা একটু আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল